Assalamualaikum sir. ठीक हो? Students. Assalamualaikum sir. Sir आदाब. হ্যালো প্রিয় শিক্ষার্থী তোমরা কেমন আছো সবাই হ্যালো আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার আপনি কেমন আছেন তোমরা সংখ্যা অনেক কম দ্রুত জয়েন করো স্যার আপনি কেমন আছেন আমি তোমাদেরকে সময় দিলাম দুই মিনিট দুই মিনিট পর মূল আলোচনায় আমি চলে যাবো দুই মিনিটের ভিতরে সবাই জয়েন করে নাও হ্যাঁ, এখন কয় নাম্বার পেজ করাবেন আমরা এখন সাত দশম মানে সাত অধ্যায় সপ্তম অধ্যায়ের দশমিক ভগ্নাংশের গুণ নিয়ে আলোচনা করছিলাম এর আগের একটা ক্লাসে দশমিক ভগ্নাংশের গুণ একটা ক্লাস আমি নিছি আজকেও ওখানে বিশেষ কিছু কাজ আছে সেই বিশেষ কাজগুলো তোমাদেরকে দেখাবো হ্যালো স্যার তোমাদের জন্য একটা জরুরি কথা আছে এখন থেকে প্রতি মাসে যে সমস্ত শিক্ষার্থী অনলাইন ক্লাসে অংশগ্রহণ করে না তাদের রোল নাম সহ একটা তথ্য মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় সাহেব পাঠাইছে তোমরা যারা জয়েন করো ক্লাসে অবশ্যই নাম রোল দিয়ে জয়েন করবে যে সমস্ত রোল এখানে আমরা পাবো নাম বুঝবো যে এরা অনলাইনে ক্লাস করে আর যাদের রোল নাম আমরা অনলাইনে পাবো না এই যে আমাদের এখানে দেখো তোমরা যে জয়েন করছো না পার্টিসিপেশন তোমাদের নাম রোল এখানে দেখাচ্ছে আমরা এটা প্রিন্ট করে আমরা দেখবো যে এই এই ছাত্রগুলান ক্লাস করে যে সমস্ত স্টুডেন্ট অনলাইনে ক্লাসে অংশগ্রহণ করে না তাদের নাম রোল সহ একটা ফর্ম পাঠাইছে শিক্ষা মন্ত্রণালয় সেই রোল ওই ফর্ম পূরণ করে প্রতি মাস শেষে পাঠাই দিতে হবে সুতরাং তোমরা কেউ ক্লাস মিস করবে না এবং যারা ক্লাস মিস করে বা করতে চায় না করে না তোমরা এই তথ্যটা তাদেরকে জানাই দিবে তোমাদের যে ফ্রেন্ড সার্কেল আছে না তোমাদের পরিচিত বা বন্ধু বান্ধব আশেপাশে যারা আছে এই মাসে যেন সবাই ক্লাস করে যে সমস্ত শিক্ষার্থী ক্লাস করবে না তাদের তথ্য আমরা মাস শেষে আমাদের সময় হলো দশটা দশে তোমরা এখনো দেখো অনেকেই জয়েন করতেছো এখনো জয়েন করছে খুব কম আচ্ছা এখন আমি হলো ক্লাসে চলে গেলাম আচ্ছা আচ্ছা স্যার ক্লাসে চলে গেলাম তোমরা একটু মনোযোগী হও কি এর আগের দিন ক্লাসে দশমিক ভগ্নাংশের গুণ কেমন করে সেটা আমরা আলোচনা করছি যারা সেই ক্লাসে অংশগ্রহণ করেছো তারা তো মোটামুটি শিখেছো এবং যারা ওই ক্লাসে অংশগ্রহণ করনি তোমরা আজকেও শিখতে পারো সমস্যা নেই যেমন দেখো এই যে এই গুণটা আমরা এখন করব এই যে এই গুণটা দশমিক ভগ্নাংশের গুণ করার নিয়ম হলো গুণ করার সময় মনে করবো যে দশমিক নেই গুণ করে যোগ করে গুণফল বের করব গুণফল বের করার পর তারপরে আমাদের দশমিক দিতে হবে কোথায় দশমিক হবে নিয়মটা দেখো আমাদের এই অঙ্কের ভাজ্য সংখ্যাটা সরি গুণ্য সংখ্যাটা হলো শূন্য দশমিক চার তিন আর গুণক সংখ্যাটি হলো আট দশমিক তিন এক অর্থাৎ গুণেও দশমিক আছে গুণকেও দশমিক আছে দুই জায়গাতেই দশমিক আছে তাহলে আমাদের কাজ কি আমাদের কাজ হলো গুণের সুবিধার্থে খেয়াল করো গুণের সুবিধার্থে কেউ যদি গুণকে বড় সংখ্যা থাকে আর গুণ্যে যদি ছোট সংখ্যা থাকে তাহলে এই এই গুণক সংখ্যাটিকে গুণ্য এবং গুণ্য সংখ্যাটি গুণক ধরে গুণ করলে সমস্যা নাই কেউ যদি কোনো গুণ অঙ্কে দেখো যে গুণ্য সংখ্যাটাই ছোট গুণক সংখ্যাটা বড় তখন তোমাদের কাজ হলো চেঞ্জ করতে পারো অর্থাৎ গুণ্যকে গুণক রূপে ধরবা আর গুণককে গুণ্য রূপে ধরবা চেঞ্জ করলেও গুণফলের মানের কোনো পরিবর্তন হবে না তাহলে আমাদের আট দশমিক তিন এককে দশমিক চার তিন দ্বারা ভাগ গুণ করব। গুণ করার সময় মনে করবো যে দশমিক নেই সরাসরি গুণ যেভাবে করে সেভাবে আমরা গুণ করব। অর্থাৎ তিন দ্বারা এই আটশো একত্রিশে গুণ করে দিলাম কে তিন তিন কে নয় তিন আটটা চব্বিশ তিন দ্বারা আটশো একত্রিশে গুণ করে আমরা গুণ ফলে চব্বিশশো তিরানব্বই অর্থাৎ দুই হাজার চারশো তিরানব্বই পেলাম এরপরে আমাদের গুণকের দ্বিতীয় অঙ্ক হলো দশক স্থানে অঙ্ক হলো চার এই চার দ্বারা গুণ করব। চার দ্বারা গুণ করার আগে খেয়াল করো চার কিন্তু আমাদের দশক স্থানীয় অঙ্ক যখন কোনো দশক স্থানীয় অঙ্ক দ্বারা গুণ করবা তখন আমাদের এই গুণ ফলে আগে একটা শূন্য দিয়ে নেবা এই যে আমরা দেখো যেহেতু চারের মান হলো দশক স্থানীয় এই কারণে গুণ ফলে গুণের এই জায়গাতে আমরা আগে একটা শূন্য দিলাম তারপরে এই চার দ্বারা আটশো একত্রিশে গুণ করলাম চারিককে চার তিন চারে বারো দুই হাতে থাকি এক চার আটটা বত্রিশ আর একে তেত্রিশ গুণ করলাম তারপরে আমরা এই দুটো যোগ করলাম যোগ করে আমরা এই যে যোগফল পেলাম খেয়াল করো যোগফল বের করার পর এরপরে আমাদের কাজ হলো দশমিক দিতে হবে দশমিক দেওয়ার নিয়ম হলো তোমাদের দেখতে হবে গুণ নিয়ে দশমিকের পরে কয়টা অঙ্ক দুইটা গুণকেও দশমিকের পরে কয়টা অঙ্ক দুইটা তাহলে গুণ্য আর গুণক এই দুই স্থান মিলে দশমিকের পরে মোট অঙ্ক হলো আমাদের চারটি নিয়ম হলো দশমিক ভগ্নাশের গুণের নিয়ম হলো গুণ্য এবং গুণ গুণকে এই দুই স্থান মিলে দশমিক বিন্দুর পরে মোট যতটা অঙ্ক থাকবে গুণ ফলেও দশমিক বিন্দুর পর ঠিক ততটা অঙ্ক থাকবে তাহলে এখন দেখো আমরা গুণ করে যোগ করে আমরা গুণফল যোগফল পেলাম যে গুণফল পেলাম এটা পঁয়ত্রিশ হাজার সাতশো তেত্রিশ এটা আমরা গুণফল পেলাম এখন আমাদের কাজ হলো দশমিক বিন্দু বসাবো তাহলে এখানে দশমিকের পরে দেখো গুণ গুণে দশমিকের পরে দুই অঙ্ক গুণকে দশমিকের পরে দুই অঙ্ক মোট অঙ্ক হলো চারটি তাহলে আমাদের গুণফলেও দশমিক বিন্দুর পর চারটি অঙ্ক থাকবে অর্থাৎ একক স্থানীয় অঙ্ক থেকে চার অঙ্ক বামে গিয়ে একটা দশমিক বসে দেব তাহলে আমাদের মান হলো তিন দশমিক পাঁচ সাত তিন দুই তিন তিন এটা হলো আমাদের আট দশমিক তিন এক এবং দশমিক চার তিনের গুণফল প্রিয় শিক্ষার্থী এখন আমি তোমাদেরকে সাথে কথা বলতে চাই তোমরা যারা এটা ক্লিয়ার হওনি শুধু তারা কথা বলবে আর যারা ক্লিয়ার হয়েছো তারা তো বুঝেই গেছো হ্যালো তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ হ্যালো স্যার আমি একটু পরে জয়েন হয়েছি প্রথম থেকে একটু দেখান যার সমস্যা সে কথা বলো এখন স্যার আমি একটু পরে জয়েন হইছি তো একটু প্রথম থেকে দেখান আচ্ছা দেখো এই দেখো আমরা আর একবার তাহলে একটু খেয়াল করো আমাদের অঙ্ক হলো চার দশমিক শূন্য দশমিক চার তিন গুণ আট দশমিক তিন এক আমরা এই গুণটা করব দশমিক ভগ্নাংশের গুণ দশমিক ভগ্নাংশের গুণ করার নিয়ম হলো আমরা গুণ করার সময় মনে করব দশমিক নেই পূর্ণ সংখ্যা তাহলে আট দশমিক তিন এক এক আমরা দশমিক চার তিন দ্বারা গুণ দেব তার মানে এই তিন দ্বারা আটশো একত্রিশে গুণ করলাম গুণ করে আমরা গুণফল পেলাম হলো দুই হাজার চারশো তিরানব্বই প্রথম থেকে দেখান একদম প্রথম এটাই প্রথম আমরা এটা কত অধ্যায় এটা কত অধ্যায় সপ্তম অধ্যায় দশমিক গুণ এর আগের ক্লাসে এর আগের ক্লাসে আমরা আজকে আমি দিয়ে শুরু করলাম প্রথম আমরা আগের ক্লাসে পড়াইছি যারা আগের ক্লাস করি তারা এই ট নাম্বার অঙ্ক বুঝলে আগের অঙ্কগুলো বুঝবে তাহলে আমাদের যে কাজ দেখো এই তিন দ্বারা আটশো একত্রিশে গুণ করলাম গুণ করে আমরা গুণ করলাম চারশো তিরানব্বই এরপরে আমরা চার দ্বারা গুণ করবো হ্যালো তোমরা সাউন্ড করো না প্লিজ আমি যখন কথা বলবো তোমরা সবাই একটু মনোযোগী হয়ে চুপ থাকো এরপরে আমরা এই চার দ্বারা গুণ করবো চারের স্থান হলো দশম এটা দশক স্থানীয় অঙ্ক দেখো একক দশক নিয়ম হলো দশক স্থানীয় অঙ্ক দ্বারা গুণ করতে গেলে প্রথমেই আগে একটা শূন্য দিয়ে নিবা তাহলে আমরা দিলাম একে যেন ডিস্টার্ব করেছে আমরা কিন্তু মার্কিং করছি কারা ডিস্টার্ব করছে তোমাদেরকে কিন্তু সেইভাবে ক্লাস থেকে বের করে দেবো এবং ক্লাসে ডাকে নিয়ে আসি স্কুলের অভিভাবক সহ ডাকবো যারা তোমরা ডিস্টার্ব করেছ দয়া করে চুপ করো ক্লাসের মনোযোগী হও আমার কথা জরুরি কথা শোনো কারো কোনো প্রশ্ন থাকলে আমার কথা শেষে বলবা আমরা এই যে চার দ্বারা গুণ করব খেয়াল করো চারের স্থান হলো দশম এটা হলো দশক স্থানীয় অঙ্ক নিয়ম হলো দশক স্থানীয় অঙ্ক দ্বারা যখন গুণ করবা তখন এখানে আগেই একটা শূন্য দিয়ে নিবা তারপরে চার দ্বারা গুণ করে আমরা এটা গুণ পেলাম এরপরে আমরা এই দুটো যোগ করলাম যোগ করার পর আমরা এটা ফল পেলাম দেখো ফল হলো আমাদের পঁয়ত্রিশ হাজার সাতশো তেত্রিশ এখন আমরা যে গুণ করার পর যোগ করে আমরা যে গুণ ফল বের করলাম গুণফল বের করার পর আমরা এখন দশমিক বসাবো এবং দশমিক বসানোটা নিয়মটা কি সেটা একটু তোমরা ভালো করে বুঝো দশমিক বসানোর নিয়ম হলো গুণ্য এবং গুণফল দুই জায়গাতেই দশমিক বিন্দুর পরে কয়টা অঙ্ক আছে এটা দেখবা আমাদের এখানে গুণ্যে দশমিকের পরে আছে দুইটা অঙ্ক গুণকেও দশমিকের পরে আছে দুইটা অঙ্ক তাহলে গুণ্য আর গুণক এই দুই জায়গায় দশমিক বিন্দুর পরে মোট অঙ্কের সংখ্যা হলো চারটি তাহলে গুণ ফলেও দশমিক বিন্দুর পরে চারটি অঙ্ক থাকবে দশমিক ভগ্নাংশের গুণ করার নিয়ম কি মনে করবা দশমিক বিন্দু নেই সাধারণ পূর্ণ সংখ্যা ধরে গুণ করবা গুণ করার পর যোগ করে গুণফল বের করবা গুণফল বের করার পর আমরা দশমিক বসাবো দশমিক বসানোর নিয়ম হলো যদি শুধু গুণকে দশমিক থাকে তাহলে গুণকে কয়টা আছে দশমিক বিন্দুর পর কয়টা অঙ্ক আছে সেটা গুণ করো যদি শুধু গুণে থাকে তাহলে গুণে দশমিক বিন্দুর পর কয়টা অঙ্ক আছে সেটা গুণবা যদি দুই জায়গাতেই দশমিক থাকে যেমন এখানে দেখো গুণকেও দশমিক আছে গুণ্য গুণ্যেও দশমিক আছে তাহলে এখানে গুণ্যে দশমিকের পরে দুইটা অঙ্ক গুণকে দশমিকের পরে দুইটা অঙ্ক তাহলে গুণ্য আর গুণফল গুণক মিলে দশমিক বিন্দুর পরে মোট অঙ্ক হলো আমাদের চারটি তাহলে ঠিক গুণ ফলেও দশমিকের পর চারটে অঙ্ক আমরা বসা দেব অর্থাৎ বাম দিক থেকে চার অঙ্ক সরি ডান দিক থেকে চার অঙ্ক বামে এগিয়ে গিয়ে দশমিক বিন্দু বসায় দেব তাহলে এইটাই হলো আমাদের গুণ গুণফল প্রিয় শিক্ষার্থী এটা কি ক্লিয়ার হয়েছে সবাই এখন তোমাদের সাথে কথা বলবো হ্যালো হ্যাঁ স্যার ওটা একটু একবার বুঝায় দিবেন স্যার ওখানে আচ্ছা, আচ্ছা, আমি ওটা বুঝতে পারিনি আচ্ছা। স্যার একটা অঙ্ক বুঝলি সবাই সব বুঝবে তোমরা দেখো খেয়াল করো ঘ নাম্বার অঙ্কে দেখো ঘ নাম্বার অঙ্কে আমাদের গুণ্য হলো শূন্য দশমিক আট চার পাঁচ আর গুণক হলো আট তাহলে আমরা এই গুণটা করব। আমরা গুণ করার সময় মনে করব যে দশমিক নেই তাহলে এই যে দশমিক আট চার পাঁচে আট দিয়ে গুণ দাও ডাইরেক্ট গুণ আট দিয়ে পাঁচে গুণ করলে পাঁচ আসতে চল্লিশ চল্লিশের কত নামে শূন্য হাতে থাকে চার আট দ্বারা চারে গুণ করলে চার আসতে বত্রিশ আট চারে ছত্রিশ হাতে থাকে তিন আট দ্বারা আটে গুণ করলে আট আটটা চৌষট্টি আর তিনে সাতষট্টি আট দ্বারা শূন্য গুণ করলে শূন্য সবার বামে শূন্য না দেওয়াই ভালো তাহলে শূন্য আর দিলাম না তাহলে এই আটশো পঁয়তাল্লিশকে আট দ্বারা গুণ করলে আমরা গুণফল পেলাম হলো ছয় হাজার সাতশো ষাট খেয়াল করো এখন আমাদের দশমিক দিতে হবে দশমিক দেবো কেমনি এখন খেয়াল করো তাহলে আমাদের অঙ্কের দিকে তাকাও আমাদের এখানে শুধু গুণকে দশ গুণ্যে দশমিক আছে গুণকে কোনো দশমিক নেই অর্থাৎ এই গুণ্য কিন্তু দশমিকের বিন্দুর পরে তিনটা অঙ্ক আছে আর গুণকে কোনো দশমিক বিন্দু নেই তাহলে আমাদের মোট দশমিকের পরে মোট অঙ্ক হলো এখানে তিনটা ঠিক গুণ ফলেও দশমিক পর বিন্দুর পরে তিনটা অঙ্ক আমরা বসাবো তাহলে এই যে বাম দিক থেকে তিন অঙ্ক ডানে এগিয়ে গিয়ে দশমিক দিলাম তাহলে এটাই হলো আমাদের গুণ ফল যেহেতু এখানে দশমিক বিন্দুর পরে তিনটা অঙ্ক আছে আর এখানে দশমিক বিন্দুর পরে কোনো অঙ্ক নেই তার মানে গুণফলে দশমিক বিন্দুর পর মোট তিনটা অঙ্কই থাকবে তাহলে আমরা এটা গুণফল পেলাম এখন আসো ফল এটা যদি কোনো একটা দশমিক ভগ্নাংশের সবার শেষে অর্থাৎ সবার ডানের অঙ্ক শূন্য হয় যেমন দেখো এখানে ছয় দশমিক সাত ছয় শূন্য শূন্যর পরে আর কোনো অঙ্ক নেই দশমিক বিন্দুর পরে সবার শেষের অঙ্ক যদি জিরো হয় অর্থাৎ শূন্য হয় সেই শূন্য দিলেও হবে না দিলেও হবে অর্থাৎ বরঞ্চ না দেওয়াই ভালো অর্থাৎ এই যে দেখো দশমিক ছয় দশমিক সাত ছয় শূন্য এর মান যা ছয় দশমিক সাত ছয় এই দুটো একই জিনিস অর্থাৎ দশমিক বিন্দুর পরে সবার শেষে অর্থাৎ ডানের অঙ্ক যদি শূন্য হয় সেই শূন্য দিলেও হয় না দিলেও হয় বরঞ্চ না দেওয়াই ভালো এটা কি ক্লিয়ার হয়েছে সবাই এখন আমি তোমাদের সাথে কথা বলি হ্যালো জি স্যার জি স্যার এখন তোমাদের দুটো কাজ দিছি দেখো এই যে কাজটা তোমরা করো স্যার গ নাম্বারটা একটু বুঝাই দিবেন এই কাজটা উঠে নাও আগে এই কাজ আর এই যে কাজ এই এই দুটো কাজ কোন কাজ করব হ্যাঁ? ঘ নাম্বার আর চ নাম্বার এই কাজ স্যার হ্যাঁ, এই যে এটা হলো কাজ এই দুটো কি করব আর হলো চয়ের আলোকে এটা আচ্ছা স্যার এই দুটো কাজ কি এখন করব জি মামা এই কাজ কি এখন করব এখন না তোমরা বাসায় করো নি পরে আর গ নাম্বারটা কয় নম্বর গ গ কি দেখি কি অবস্থা গ কই গ আর এটা তো একই দেখো গ দিকে খেয়াল করো আমাদের এখানে নয় হলো পূর্ণ সংখ্যা আর গুণ্য হলো দশমিক শূন্য শূন্য সাত ভগ্নাংশ সংখ্যা অর্থাৎ পূর্ণ সংখ্যাকে আমরা ভগ্নাংশের সংখ্যা দ্বারা গুণ করব স্ক্রিনটা একটু আমাদের সার্থক অঙ্ক আছে শুধু সাত গুণকের দিকে খেয়াল করো সবাই এখানে গুণকের সার্থক অঙ্ক হলো শুধু সাত আমরা সরাসরি এই নয়কে সাত দ্বারা গুণ করব শূন্যের গুণ করার দরকার নেই আমাদের এই অঙ্কের দেখো একটা পূর্ণ সংখ্যা গুণ্য হলো পূর্ণ সংখ্যা নয় আর গণক হলো দশমিক শূন্য শূন্য সাত তাহলে গুণ্য সংখ্যাকে একটা মাত্র সার্থক অঙ্ক আছে সেটা হলো সাত আর বাকিগুলান হলো অসার্থক অঙ্ক তাহলে আমরা এই নয়কে সাত দ্বারা গুণ করে দেবো ডাইরেক্ট তাহলে নয় এক সাত দ্বারা গুণ করলে কত হয় বলো সরাসরি নয় এক সাত দ্বারা গুণ দেবা তাহলে সাত নয় তেষট্টি গুণফল হলো আমাদের তেষট্টি এখন আমাদের দশমিক দিতে হবে তাহলে খেয়াল করো গুণকে তো গুণ্যে কোনো দশমিক নেই গুণ্যে দশমিকের পরে তিনটা অঙ্ক আছে তাহলে আমাদের গুণ ফলেও দশমিকের পরে তিনটা অঙ্ক থাকা লাগবে যেহেতু এখানে দশমিক বিন্দুর পরে তিনটা অঙ্ক আছে তাহলে আমাদের এখানেও দশমিক বিন্দুর পরে তিনটা অঙ্ক থাকতে হবে কিন্তু আমরা গুণ করে তো মাত্র পেলাম দুইটা অঙ্ক তাহলে দুইটা অঙ্ক থাকলে আমরা আরেকটা অঙ্ক কই পাবো তখন তোমাদের কাজ হলো শূন্য দিয়ে আরেকটা অঙ্ক বানিয়ে নিবা তিন অঙ্ক অবশ্যই বানাবা তারপরে দশমিক দেবা অর্থাৎ আমাদের গুণফল কিন্তু ছিল সাত নয় তেষট্টি তেষট্টি লিখতে আমাদের অঙ্ক লাগে দুইটি কিন্তু আমাদের এখানে দেখো দশমিক বিন্দুর পরে তিনটা অঙ্ক আছে তাহলে আমাদের গুণফলেও দশমিক বিন্দুর পরে তিনটা অঙ্ক লাগবে যদি তিনটা অঙ্ক না পাওয়া যায় অর্থাৎ দশমিক বিন্দুর পরে গুণফলের যতটা অঙ্ক আমার দরকার ততটা অঙ্ক যদি গুণফলে না পাওয়া যায় তাহলে বামে শূন্য দিয়ে দিয়ে ততটা অঙ্ক বানাবার ডানে শূন্য দিলে কিন্তু হবে না কেউ যদি শূন্য তিনের পরে দিয়ে তিনটা বানায় তাহলে কিন্তু ভুল হবে তিন অঙ্ক বানানোর নিয়ম হলো বামে শূন্য দিতে হবে এটা কি ক্লিয়ার হয়েছে সবাই প্রিয় শিক্ষার্থী তোমরা কি ক্লিয়ার হয়েছ বাবা জি হ্যাঁ, স্যার হ্যাঁ, হ্যাঁ, পূর্ণ আর গুণফলের যতটা অঙ্ক থাকবে দশমিক বিন্দুর পরে গুণফলে ঠিক ততটা অঙ্ক আমাদের থাকতে হবে যদি ততটা অঙ্ক না পাওয়া যায় তাহলে তোমরা বামে শূন্য দিয়ে দিয়ে ততটা অঙ্ক বানাবা তারপরে দশমিক দিবা ডানে শূন্য দেওয়া যাবে না কিন্তু বামে শূন্য দিতে হবে এখন আসো আমরা মূল অঙ্কে চলে গেলাম এই ক্লাসগুলো আমি আর আগের দিন করাইছি তোমরা মনে হয় ক্লাসে অনুপস্থিত ছিলাম এখন দেখো আমরা একটা নতুন একটা নিয়ম শিখব অর্থাৎ গুণ্যে যদি দশ থাকে দশ একশো এক হাজার এক লাখ দশ হাজার অর্থাৎ সোজা কথা এক থাকতে হবে একের পরে যত শূন্য থাকে থাক কিন্তু নিয়ম হলো এক থাকতে হবে যেমন দশ একশো এক হাজার দশ হাজার এক লাখ দশ লাখ এক কোটি দশ কোটি এরকম অর্থাৎ এক থাকতে হবে এক ছাড়া অন্য কোনো অঙ্ক থাকা যাবে না তাহলে আমরা একটা নতুন নিয়ম শিখতে পারবো যেমন এখানে দেখো আমাদের গুণ্যে আছে দুই দশমিক তিন নয় পাঁচ আর গুণকে আছে দশ তাহলে আমরা দশ দ্বারা গুণ করে দিলাম শূন্যের গুণ মানে চারটা শূন্য একের গুণ মানে যা আছে তাই এরপরে আমাদের কাজ কি এরপরে কাজ হলো আমরা যোগ করে দিব এটা এটা যোগ করো তো সবাই দেখো যোগ করো এই দুটা যোগ করো তেইশ নয়শো পঞ্চাশ তাহলে আমরা গুণফল কিন্তু এই যে এটা পেলাম দেখো এই যে শূন্য দ্বারা এই চার অঙ্কে গুণ করে চারটা শূন্য হলো এবার এক দ্বারা তেইশ পঁচানব্বই গুণ করে এটা হলো এখন আমাদের এই যে যোগ করে এটা হলো আমাদের গুণফল এখন আমাদের দশমিক দেওয়ার পালা খেয়াল করো তাহলে আমাদের দেখতে হবে গুণে দশমিকের পরে তিনটা অঙ্ক আছে গুণকে কোনো দশমিক বিন্দু নেই তাহলে দশমিক গুণফলেও দশমিকের পরে তিনটা অঙ্ক থাকতে হবে তাহলে এখানে দশমিকের পরে আছে তিনটা অঙ্ক আর গুণে দশমিকের পরে তিনটা অঙ্ক গুণকে কোনো অঙ্ক নেই তার মানে গুণফলে দশমিকের পরে তিনটা অঙ্ক থাকবে তাহলে আমরা ডান দিক থেকে বাম তিন অঙ্ক বামে এগিয়ে গিয়ে একটা দশমিক বিন্দু বসাই দিলাম তাহলে এইটা হলো আমাদের গুণফল এখন এইটার সমান আমরা এটা লিখতে পারি যেহেতু দশমিক বিন্দুর পরে তিনটা অঙ্ক আছে সবার শেষের অঙ্ক শূন্য দশমিক বিন্দুর পরে যদি সবার শেষে শূন্য থাকে সেই শূন্য না দেওয়াই ভালো এটা দিবে না অর্থাৎ তেইশ দশমিক নয় পাঁচ শূন্য মানি হলো তেইশ দশমিক নয় পাঁচ এটা হলো আমাদের গুণফল এখন বিকল্পটা দেখো তাহলে খেয়াল করো এখানে একের সাথে একটা শূন্য আছে কয়টা শূন্য একটা শূন্য যদি একের সাথে একটা শূন্য থাকে তাহলে গুণ্যের দশমিক তার জায়গা থেকে উঠে এক অঙ্ক ডান দিকে এগিয়ে গিয়ে বসবে যেমন দেখো এখানে দশমিকের পরে সরি একের পরে একটা শূন্য আছে এই দশমিক বিন্দু এখান থেকে মানে যেখানে ছিল সেখান থেকে এক অঙ্ক অর্থাৎ তিনের পরে বসাই দিছি রেজাল্ট চলে যাচ্ছে তাহলে এই ধরনের শর্টকাট নিয়ম ভালো করে বোঝো শর্টকাট নিয়ম এই যে কয়টা শর্টকাট নিয়ম দিছি দেখো নিয়মটা দেখো দুই দশমিক তিন নয় পাঁচ তাহলে আমাদের এখানে একের সাথে শূন্য আছে কয়টা দুইটা নিয়ম হলো একের সাথে যতটা শূন্য থাকবে গুণ্যের দশমিক তার জায়গা থেকে উঠে তত অঙ্ক ডান দিকে এগিয়ে যায় বসবে তাহলে এখান থেকে দুই অঙ্ক আমরা সরে দেওয়া দশমিক বসে দিলাম তাহলে এটাই হলো গুণফল গুণ না করে আমরা রেজাল্ট পেয়ে যাবো যেমন দেখো এখানে দশমিকের পরে তিনটা অঙ্ক আছে এখানে একের পরে তিনটা অঙ্ক আছে তার মানে এই দশমিক এখান থেকে উঠে তিন অঙ্ক অর্থাৎ পাঁচের ডানে যায় বসবে তাহলে এই পাঁচের ডানে যায় আমরা দশমিক দেব তাহলে দশমিক পাঁচের ডানে যদি আমরা দশমিক দিই যেহেতু দশমিকের পরে আর কোনো অঙ্ক নেই সুতরাং ওই দশমিক দিলেও হবে না দেওয়া না দিলেও হবে বরঞ্চ না দেওয়াই ভালো খেয়াল করো এই অঙ্কর দিকে খেয়াল করো আমাদের একের পরে চারটা অঙ্ক আছে শূন্য আছে দেখো একের পরে শূন্য কয়টা চারটা তাহলে নিয়ম হলো যতটা শূন্য থাকবে গুণ্যের দশমিক তার স্থান থেকে উঠে তত অঙ্ক ডান দিকে সরে যাবে তাহলে আমাদের এখানে শূন্য আছে চারটা তাহলে এই দশমিক কিন্তু চার অঙ্ক ডানে সরে যাবে কিন্তু এখানে তো আমাদের চারটা অঙ্ক নেই আমার দরকার চারটা অঙ্ক এদিকে খেয়াল করো আমাদের এখানে শূন্য আছে চারটা তাহলে নিয়ম হলো একের সাথে যতটা শূন্য থাকবে গণ্যের দশমিক তার স্থান থেকে তত অঙ্ক ডানে সরে যাবে যা বসবে এখন দেখো আমার তো এখানে চারটা অঙ্ক নাই এখন কেউ যদি মনে করে যে চারটা অঙ্ক নাই তাহলে আর কি করব। তাহলে সবার শেষে দশমিক দিয়ে দিই যেহেতু নাই তাহলে কিন্তু অঙ্ক ভুল হবে যদি আমার দশমিক বিন্দুর পরে চারটা অঙ্ক দরকার যদি চারটা অঙ্ক না পাওয়া যায় তাহলে সবার শেষে একটা শূন্য দিয়ে চারটা বানিয়ে নিবা তারপরে দশমিক দেব এখন সবার শেষে দশমিক দিলেও হয় না দিলেও হয় বরঞ্চ না দেওয়াই ভালো এই ক্ষেত্রে কিন্তু শূন্য দিবা সবার ডানে কেউ যদি এই শূন্য ডানে না দেয় বামে দেয় তাহলে কিন্তু ভুল হবে তাহলে আমরা একটা নতুন নিয়ম শিখলাম সেটা হলো দশ একশো এক হাজার দশ হাজার এক লাখ এরকম অর্থাৎ এক থাকতে হবে গুণক গুণকে এক থাকতে হবে একের সাথে যত শূন্য থাকে থাক নিয়মটা কি নিয়ম হলো গুণকে যতটা শূন্য থাকবে গুণ্যের দশমিক তার স্থান থেকে তত অঙ্ক ডান দিকে এগিয়ে যায় বসবে যদি ততটা অঙ্ক গুণ্যে পাওয়া না যায় তাহলে সবার শেষে অর্থাৎ ডানের শূন্য দিয়ে ততটা অঙ্ক বানাবা তারপরে শূন্য দেব তারপরে দশমিক দেবা প্রিয় শিক্ষার্থী এই নিয়ম কি তোমরা ক্লিয়ার হস আমি তোমাদের সাথে কথা বলতে চাই হ্যালো আচ্ছা যখন এরকম গুণ আসবে তখন তোমরা গুণ না করে সরাসরি রেজাল্ট লিখবে অর্থাৎ তোমাদের প্রশ্ন আসবে এই ধরনের যে এই সমান কত গুণ করতে দরকার নেই তোমরা শর্টকাট মানে সরাসরি রেজাল্ট লিখে দশমিক বসে দিবে খেয়াল করো যাদের একটু প্রবলেম আছে দুই একজনের আমি আর একবার এটা ক্লিয়ার করে দিচ্ছি যাদের প্রবলেম তারা একটু মনোযোগী হবে বা খুব সহজ অর্থাৎ এই ধরনের নিয়ম হলো প্রথম শর্ত হলো গুণকে এক থাকতে হবে এখানে এক না থেকে যদি এক ছাড়া অন্য কোনো সংখ্যা থাকে মনে করে এক না থেকে দুই আছে তাহলে কিন্তু এই নিয়ম হবে না এই নিয়ম ফলো করা যাবে না প্রথম শর্তই হলো গুণকে এক থাকা লাগবে এক ছাড়া অন্য কোনো সংখ্যা থাকলে এই নিয়ম ফলো করা যাবে না তাহলে প্রথম শর্তটা হলো তোমরা খেয়াল রাখবা যে গুণকে এক আছে কি না একের সাথে শূন্য থাকা লাগবে শূন্য ছাড়া অন্য কোনো অঙ্ক থাকতে পারবে না যেমন দেখবে এখানে একের পরে দুইটা শূন্য একের পরে তিনটা শূন্য একের পরে চারটা শূন্য এখানে একের পরে একটা শূন্য নিয়ম হলো একের পরে যতটা শূন্য থাকবে গুণ্যের দশমিক তার জায়গা থেকে উঠে তত অঙ্ক ডান দিকে আগে যা বসবে যেমন দেখো এখানে একের পরে একটা শূন্য আছে এই কারণে এই দশমিক যেখানে ছিল সেখান থেকে এক ঘর ডানে সরে যায় তিনের পরে বসে দিছি গুণফল হয়ে গেল এটাই গুণফল এখানে একের সাথে দুইটা শূন্য আছে তাহলে দুইয়ের পরে যে দশমিক ছিল সেটা আরও দুই ঘর ডানে এগিয়ে গিয়ে নয়ের পরে বসাই দিছে এটাই গুণফল এখানে দেখো একের পরে তিনটা শূন্য আছে তাহলে দুইয়ের পরে যে দশমিক আছে এটা তিন অঙ্ক ডানে আগে যে পাঁচের পরে বসবে এটাই গুণফল পাঁচের পরে দশমিক বসে দেবো কিন্তু নিয়ম হলো দশমিক বিন্দুর পরে যদি আর কোনো অঙ্ক না থাকে তাহলে ওই দশমিক তোমরা না দিবা না এটা দেওয়া যা না দেওয়াও তাই মানে না দেওয়াই ভালো এখানে আসো দেখো একের সাথে চারটা শূন্য আছে তাহলে আমাদের এই দশমিকটা চার অঙ্ক বাম ডান দিকে সরে যাবে এখানে দেখো একের ডানে শূন্য আছে চারটা তাহলে এই দশমিকটা এখান থেকে উঠে চার অঙ্ক ডান দিকে সরে যাবে তাহলে এখানে তো চার অঙ্ক নেই আসি তিনটা অঙ্ক তাহলে আমার দরকার চারটা তাহলে সবার শেষে একটা শূন্য দিয়ে চারটে বানা নেবা অর্থাৎ খেয়াল করো দেখো এখানে কিন্তু দশমিক ছিল দুইয়ের পরে আমরা দুইয়ের পরে দশমিক ছিল একের সাথে ছিল চারটা শূন্য তাহলে আমাদের দুইয়ের পরে দশমিকের পরে চারটা অঙ্ক দরকার যেহেতু চারটা অঙ্ক আমার নেই মূল অঙ্কের কিন্তু চারটা অঙ্ক নেই এই কারণে আমি শূন্য দিয়ে চারটা অঙ্ক বানাই নিছি তারপরে এখানে আলো আমি দশমিক দিব এখন সবার ডানে দশমিক না দেওয়াই ভালো এটা হলো রেজাল্ট প্রিয় শিক্ষার্থী ক্লিয়ার হয়েছে তোমরা সবাই জি স্যার জি স্যার এখন হ্যাঁ স্যার দেখাবেন ওটা তুলতে পারিনি কোনটা বাবা কোনটা স্যার চ নম্বরের কাজটা আপনি যে বললেন তুলে নিতে নম্বরের কাজটা দেখেন হ্যাঁ স্যার এটা এটা তুলে নাও দশমিক শূন্য দশমিক ছয় চার দুই গুণন দশমিক দুই এক নয় এই কাজটা করবো তোমরা তাহলে হচ্ছে ও একটা কাজ হচ্ছে শূন্য দশমিক পাঁচ শূন্য সাত গুণ নয় আর একটা হচ্ছে শূন্য দশমিক একটা তোমাদের কাজ এটা আর যে এটা একটা কাজ এই দুটো এখন হ্যাঁ, এই দুটো ডাব্লিউ হ্যাঁ, শুধু হ্যাঁ, ওই দুটো এই যে দুটো অঙ্ক দেখো এই দুটো অঙ্ক তোমাদের সব তোমরা করতে পারবা তোমরা গুলো শিখে যাও হলো তোমাদের বইয়ের অঙ্ক দেখো এক ঝুড়ি ফলের ওজন দুই দশমিক পাঁচ ছয় পাঁচ কেজি হলে এরম বারো ঝুড়ি ফলের ওজন কত খেয়াল করো যখন মনে করো একটা জিনিসের দাম ওজন পরিমাণ দেওয়া থাকবে এবং বেশিটা চাবে তখন আমরা করব গুণ আর যখন বেশিটাই দেওয়া থাকবে দশ ঝুড়ি ফলের ওজন দেওয়া আছে এক ঝুড়ি ফলের ওজন বের করা অর্থাৎ বেশিটায় আছে দেওয়া এক দেড় পা লেগে তখন ভাগ কখন আমরা ভাগ করব আর কখন গুণ করব এটা একটু বুঝে নাও একটা জিনিসের দাম ওজন পরিমাণ উচ্চতা ইত্যাদি দেওয়া আছে বের করা লাগবে বেশি দশ বারো বিশ এরকম তখন বুঝবে যে গুণ করতে হবে আর যখন দেখবো যে বেশিটা জিনিসের দাম ওজন পরিমাণ দেওয়া আছে অর্থাৎ দশ ঝুড়ি ফলের ওজন দেওয়া আছে এক ঝুড়ি ফলের ওজন বের করতে হবে তখন বুঝবো যে ভাগ করা যাবে অর্থাৎ একটা দেওয়া আছে বেশিটা চাইছে তখন আমরা করবো গুণ আর বেশি পরিমাণ দেওয়া আছে চাইছে একটা তখন আমরা করবো ভাগ যেমন এটা দেখো এক ঝুড়ি ফলের ওজন দেওয়া আছে এরকম বারো ঝুড়ি ফলের ওজন কত হবে তাহলে আমরা গুণ করে দেব যারা দশমিকের গুণ শিখছো তারা এগুলো গুণ খুব সহজে করতে পারে এক ঝুড়ি ফলের ওজন দুই দশমিক পাঁচ ছয় পাঁচ কেজি অথবা বারো ঝুড়ি ফলের ওজন এটা যেটা গুণ করবো গুণটা দেখো আমাদের দেখো এখানে দশমিক আছে গুণ নিয়ে দশমিক আছে গুণকে কোনো দশমিক নেই দশমিক মানুষের গুণ করার নিয়ম হলো গুণ করার সময় মনে করবো যে দশমিক নেই অর্থাৎ এই পঁচিশশো পঁয়ষট্টি বারো দিয়ে গুণ দিবা তাহলে আমরা পঁচিশশো পঁয়ষট্টি দুই দিয়ে গুণ করে পেলাম হলো একান্ন তিরিশ এবার এক দ্বারা গুণ করব এখানে একটা জিনিস মনে রাখবা এক কিন্তু দশম স্থানীয় অঙ্ক যখনই কোনো দশম স্থানীয় অঙ্ক দ্বারা গুণ করবা তখন এখানে পালে তাগি একটা শূন্য দিয়ে নিবা এবার এক দ্বারা পঁচিশ পঁয়ষট্টি গুণ করে এটা হলো এখন এই দুটো যোগ করে আমাদের হলো এই তিরিশ হাজার সাতশো আশি এটা কিন্তু আমাদের যোগফল মানে গুণফল এখন আমাদের কাজ হলো দশমিক বিন্দু বসাবো তাহলে দশমিক বিন্দু বসানোর নিয়ম কি আমাদের এখানে গুণ নিয়ে দশমিকের পরে তিনটা অঙ্ক আছে গুণকে দশমিকের পরে কোনো অঙ্ক নেই তার মানে কি আমাদের গুণ ফলে মোট দশমিক বিন্দুর পর তিনটা অঙ্ক থাকবে অর্থাৎ এখান থেকে তিন অঙ্ক বামে গিয়ে আমরা দশমিক বিন্দু বসাই এটাই হলো আমাদের গুণ এখন আসো দশমিকের পরে আছে সাত আট শূন্য এই শূন্য দিলেও হয় বরঞ্চ না দিলেও না দেওয়াই ভালো তার মানে কি এইটা আর এই যে এইটা একই জিনিস তিরিশ দশমিক সাত আট শূন্য যায় তিরিশ দশমিক সাত আট একই জিনিস এটাই রেজাল্ট প্রিয় শিক্ষার্থী তোমরা মনে হয় ক্লিয়ার হয়েছে আর একটা ক্লিয়ার করে দিই দেখো এটা ওই একই অঙ্ক এক প্যাকেটে শূন্য দশমিক তিন তিন চার লিটার দুধ আছে এইরকম পঞ্চাশ প্যাকেটে কত লিটার দুধ আছে তাহলে আমাদের একই নিয়ম পঞ্চাশ প্যাকেটে দুধ আছে এই যে পঞ্চাশ লিটার গুণ দিয়ে দেবো এখন একবারেও করতে পারো এই যে গুণ করলাম দেখো আমরা শূন্য দ্বারা এগুলোকে গুণ করে চারটে শূন্য পেলাম তারপরে পাঁচ দ্বারা গুণ করবো এই পাঁচের স্থান কিন্তু দশক দশক স্থানীয় অঙ্ক পাঁচ এই দশক স্থানীয় অঙ্ক পাঁচ হওয়ার কারণে আমরা আগেই একটা শূন্য বসে দিচ্ছি তারপরে গুণ করো চার পাঁচে কুড়ি শূন্য হাতে থাকে দুই তিন পাঁচ পনেরো আর দুয়ে সতেরো হাতে থাকে এক তিন পাঁচ পনেরো আর একে ষোলো এনাকে শূন্য দিয়ে দাও তাহলে গুণ করে আমরা যোগ করে আমরা এটা পেলাম খেয়াল করো আমরা গুণফল পেলাম ষোলো হাজার সাতশো এখন আমাদের কাজ হলো দশমিক বিন্দু বসাবো এখন আমি তোমাদেরকে একজন প্রশ্ন করতে চাই দেখি কেউ পারো নাকি হ্যালো

বাড়ির স্যার এখানে দশমিক দিব হচ্ছে সাতের স্যার এখানে দশমিক দিব হচ্ছে একের পরে একের পরে স্যার ষোলো এর পরে আচ্ছা। স্যার বাড়ির গাছটা আরেকবার দেখান ষোলো এর পরে স্যার বাড়ির কাজের কথা সাইলেন্ট প্লিজ সাইলেন্ট আমি যাকে বলবো সে উত্তর দিব সবাই উত্তর দাও কেন এই যে আমি যাকে বলবো দুইশো ছয়চল্লিশ হ্যাঁ, দেখা হ্যালো দুইশো ছয়চল্লিশ রোল আছো ছয়চল্লিশ তাহসিন আসো তাহসিন কথা বলো আমার সাথে তুমি বলো তো বাবা এখানে কোথায় দশমিক হবে হ্যাঁ? তিনটা আর এখানে কোনো দশমিক নেই তারপরে তার মানে হলো দশমিকের পরে তিনটা অঙ্ক থাকে মানে এই যে আমরা ডান দিক থেকে বা তিন আমি তোমরা এটা ক্লিয়ার হয়ে গেছে সবাই একবার দেখান তুলে নিতে পারিনি হ্যাঁ স্যার এইচডব্লিউ আমিও তুলে পারো নিয়ে পারিনি দেখো এইটা একটা এইচডব্লিউ এই যে এটা তুলে নাও আর একটা কাজ হলো তোমার যে এই যে এইটা এই যে এইটা একটা কাজ এই দুটা কাজ করবা তোমরা প্রিয় শিক্ষার্থী আমাদের সময় করে দেব সবাই ভালো থাকো সুস্থ থাকো আর প্রতিদিন ক্লাসে সবাই জয়েন করবে তোমরা যারা ক্লাসে জয়েন করছো না তোমাদের কিন্তু মাসের শেষে আমরা মন্ত্রণালয়ে একটা ফর্ম পাঠাচ্ছি মন্ত্রণালয় থেকে আবার মনোযোগ দিয়ে শোনো যে সমস্ত শিক্ষার্থী তোমরা অংশগ্রহণ করবে না আমরা মাস শেষে শেষে তাদের নাম রোল ফর্মে লিপিবদ্ধ করে এটা মন্ত্রণালয় চাই পাঠাইছি সুতরাং তোমরা কেউ ক্লাস মিস দেবে না প্রতিদিন ক্লাস করবে আর তোমাদের যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে এই নিউজটা দিয়ে দেবো তাহলে আজকে ক্লাস শেষ করি আল্লাহ স্যার ভাব করে হ্যাঁ, আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম You are seeing. Assalamualaikum. এ কে ডিস্টার্ব করতেছে এখানে স্যার এটা কি হোমওয়ার্ক